দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লাঠি দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা যাবে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা জন্মদিনে বললেন পরিকল্পনা মন্ত্রী রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উদযাপন নাটোরে আলোচনা সভা শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছিয়াত্তরতম জন্মদিন পালন করা হয়েছে দিনটি উপলক্ষে বুধবার সকাল দশটায় শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা শেখ হাসিনা ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান এমপি সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও city mayor A H M Khairuzzaman Liton উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাতারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর মোহাম্মদ সুলতান উল ইসলাম ও কোষাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ওবায়দুর রহমান প্রামাণিক সেখানে অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালও বক্তৃতা করেন অনুষ্ঠানে অতিথিবৃন্দ জার্মান প্রবাসী লেখক উদ্দিন আহমেদের পনেরো আগস্ট হত্যাকাণ্ড প্রবাসী বঙ্গবন্ধুর দুই কন্যা দুঃসহ জীবন শীর্ষক বইয়ের মোড়কও উন্মোচন করেন এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেওয়া হয় আমরা লাঠি শুটা এটা গ্রামে আমি তাও আমার গ্রাম আমি হাওড় এলাকার সুনামগঞ্জে ছোটবেলা দেখতাম এই গ্রামের লোক ওই গ্রামের লোককে ডাকে ডাকের মারি বলতো আমাদের দেশে এইগুলো আমাদের ওই এলাকার লোকে ইনস্টল করে না আর যদি ঢাকায় রাজশাহীতে চিরঙ্গে খুলনায় শহরে আমরা এইগুলো করি রাজনৈতিক স্বার্থে এটা আমি দুঃখ পাই ব্যতি ব্যতীত হই লজ্জা পাই রাজশাহীতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন উদযাপন করা হয়েছে সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার সকাল দশটায় বেলুন ফেস্টুন উড়িয়ে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের mayor A H M Khairuzzaman Liton এরপর সিটি মেয়রের নেতৃত্বে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি নগর ভবন থেকে শুরু হয়ে Shahid A H M Kamaruzzaman চত্বর হয়ে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয় এর আগে নগর ভবন চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র লিটন এরপর বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত করা হয় দুপুর দুইটায় নগর ভবনের গ্রিন প্লাজায় শিশুদের জন্য ভালোবাসা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে কেক কেটে ও ছিয়াত্তরটি পায়রা উড়িয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করেন মেয়র লিডন এরপর চিত্রাঙ্গন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর ও সকল শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিকেলে নগরীর বুথপাড়া এলাকায় বৃক্ষরোপণ করেন মেয়র সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিয়াত্তরতম জন্মদিন পালন করেছে রাজশাহী জেলা যুবলীগ এই উপলক্ষে বুধবার নগরীর লক্ষ্মীপুর মোড়ে বঙ্গবন্ধু মুরালের সামনে বেলুন ফেস্টু নুড়িয়ে কেক কেটে এর উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয় পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে দলটি রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালে এর সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্তুর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সহ সভাপতি মাহমুদ হাসান ফয়সাল মুজাহিদ হোসেন মানিক সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন মিলন শামাউন ইসলাম প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুর জামান দপ্তর সম্পাদক মিজানুর রহমান সহ অন্যান্যরা রাজশাহী মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহানের আয়োজনে আধুনিক বাংলাদেশের রূপকার গণতন্ত্রের মানুষকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছিয়াত্তরতম জন্মদিন পালন করা হয়েছে বুধবার সন্ধ্যায় নগরীর এক নং ওয়ার্ডের খুঁটার মোড়ে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আব্দুর রাজাক এক নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাকির হোসেন সহ ওয়ার্ড আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মময় জীবন নিয়ে আলোচনা করা হয় সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত ও পরে প্রধানমন্ত্রীর সংগ্রামী জীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় আসন্ন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় করেছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তার বুধবার দিনভর ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাচনী agent advocate Abu Raihan Masud motorcycle প্রতীক নিয়ে জেলার পবা উপজেলার হরগ্রাম দামকুড়া দর্শনপাড়া হুজুরিপাড়া এবং গোদাগাড়ি উপজেলার ঋষিকুল ইউনিয়নের সর্বস্তরের ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি এ সময় তিনি বলেন রাজশাহী জেলা পরিষদ এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে জেলা পরিষদের অনেক জায়গা জমি ভোগ দখল হয়ে পড়ে আছে তাই জেলা পরিষদকে চাঙ্গা করতে মোটরসাইকেল প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান তিনি তিনি বলেন ভোটাররা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে তাতে জয় নিশ্চিত তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক এই প্রতিপাদন নিয়ে নাটোরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারোয়ার সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান টিআইবি পরিচালিত সচেতন নাগরিক কমিটির সভাপতি রনেন রায় নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাইজি রফিক আহমেদ বাবন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এ সময় বক্তারা সকল সরকারি ও বেসরকারি অফিসের সব প্রণোদিত তথ্য প্রদানে ওয়েব পোর্টালগুলো হালনাগাদকরণে আরও